আগে <clears throat> স্ত্রী ডিভোর্স হওয়ার দুই বছর পর আবার পুনরায় ফিরে আসতে চায় এক্ষেত্রে আমার করণীয় কি তুমি আর কাজ পাচ্ছ না সে মহিলার অভাব হয়ে গেছে বিশেষ দ্রষ্টব্য লিখেছে যে স্ত্রী দ্বিতীয় বিবাহ করে নাই কিন্তু স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলিস এখন স্বামী প্রথম স্ত্রীকে বাবার নিতে চায় কোন স্বামী গো এখানে আছে মনে হয় দেখি আপনি ওঠেন তো ভাই ওঠে তালাকের যে মাসলা মাসাইল আছে তালাক দেওয়ার সন্নত নিয়ম হচ্ছে তিন মাসে তিন তালাক দেওয়া লাগবে কথা বুঝতেছে যদি আপনার স্ত্রীর অবাধ্য হয়ে যায় সংসার আর না টেকে প্রথম নম্বরে তাকে ওয়াজ করবে কি করবে ওয়াজ করার পরে যদি কাজ না হয় মৃদু আঘাত করা লাগবে কথা বুঝতেছে এটাও যদি কাজ না হয় বিছানা আলাদা করে দেওয়া লাগবে এটাও যদি কাজ না হয় তাহলে তার গার্জিয়ান আর আপনার গার্জিয়ান দুইজন পক্ষকে ডাকবে মিলমিশ করার পরে যদি একেবারেই দেখেন যে আর হবে না তখন দরকার হয় বিদিশার মতো বাদ দিয়ে নতুন সংসার করে কথা বুঝেছে চাষা এখন মরে গেছে না সুতরাং এই চারটা স্টেপ পাস করার পরে পঞ্চম নম্বরে তালাক আর আমরা একবারেই চোদ্দ তালাক দিয়ে দেই না তালাক দিলে হবে না তা না হজরত আমার কাছে এক লোক এসে বলছে হুজুর আমার বউ আমি তালাক দিয়েছি একশোটা রাগ করে এদিকে তিন তালাকে তোর বউ তালাক আর সাতানব্বই তালাক তোর পিঠের ওপরে এখন বেদ দিয়ে দেবো সুতরাং আপনি রাগ হলে এই কাজ করবেন এই স্টেপগুলো দেখবেন হ্যাঁ সন্ন্যত তালাক হচ্ছে কেউ যদি প্রথম মাসে একটা দেয় এরপর আবার তিরিশ দিন অপেক্ষা করে দেখবেন যে এর চরিত্র ঠিক হয় কিনা এরপরে যদি না হয় আবার তিরিশ দিন তিন তিরিশ নব্বই দিন আল্লাহ আপনাকে সময় দিয়েছে আল্লাহ চায় না যে আপনার সংসারটা ভেঙে যাক এরপরেও যদি টিকাতে নাই পারেন বাদ দেওয়ার পরেও এটা আর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই আপনি অন্য সংসার করেন